হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইউর লিখুন back to my another video title ও থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলাধুলা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাজা ইন্ট্রোডার লাগা এই সময় কম টাকা কামাতে শিখেন ভাই তাহলে আপনি সন্তান বলবে আপনার বউ আপনাকে হাজবেন্ড বলবে তুই বেশি জানোস খুশি আপা আপনার কথা তো লিমিট ওভার হয়ে যায় কারণ মার ভালোবাসার উপর কোনো ভালোবাসা হয় না কারণ মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আর বউয়ের কথা বললেন যে নাকি সারা জীবনের সঙ্গী আরে শোনেন আপনি তো মেয়ে মানুষ তাহলে আপনার তো কে যে মেয়েদের নামে দুর্নাম করতে আপনি কি মেয়েদের বাইরে নাকি এই এই যে এই দলের লোক আপনি আপনার চিনতে সমস্যা হচ্ছে যে অসুবিধা নাই আমি চিনাই দিলাম এরা হলো বিসিলেস ফারাবি ভাই নাম দিয়েছে এটি হলো বিসিলেস বাংলাদেশি বিসিলেস বাট খুশি আপু কোন দলের সেটাও তো ভিডিওটা দেই হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে খুশি আপা কোন দলের তরে কইছে এইটা মানতে হবে ছেলেরা জন্মগত সুন্দর হয় আর মেয়েরা ময়দাগত হ আপু আপনি একটা বাস্তব কথা কইছেন এই কথাটা আসলেও বাস্তব কারণ সেটা আপনার ফিল্টারটা সরাইলেও বোঝা যায় ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে একটা গেছে দশটা আসবে আর ছেলেরা যেটা ভাবে ওরে ভালোবাসছি ওরেই লাগবে মেয়ে হইয়া মেয়ের নামটা আপনি কিভাবে করেন আপনার লজ্জা লাগে না আপনার তো লজ্জা লাগা উচিত যে যেই কাদাটা ওর গায়ে ছুটতেছি সেই কাদাটা আমার গায়েই লাগতেছে আসলেও আপু তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো একটা কথা জানো তো সস্তা জিনিসের আমদানি একটু বেশি হয় আরে আপনাদের মতো খুশি আপারা থাকতে কি আর আমদানি আর হইতে কেন আপনারা কি কম আছেন আপনারা কি কম যান কারো দিক থেকে কারণ নিজের খাল তো নিজেই ঘুরতেছেন তো আমরা কইতে গেলে রোস্টিং হয়ে যায় আমরা কমু না তো আপনারা করতে পারেন আমরা কইতে গেলে দোষ